Et tout. কাটাতে দিন কাটাতে মন শুধু চায় সেই আশাতে দিন কাটাতে মন কবিতা লিখে দিয়ে যায় এই কবিতা সেই পারতা লিখে যায় ভালোবাসা তোমার